তাড়াতাড়ি টাকায় আনে টাকা পয়সা না থাকলে আসল ধৈরা টানে হাইরে কই গেলে রা পোলা পাইন ওরে বাড়ি আমার রংপুর বিয়া করছি দিনাজপুর আমি বেশি গরম সানাসুর ও হায় হায় গরম সানাসুর ওরে রিয়াজ আমার হালা শাবনুর আমার শালি দিলদার আমার শ্বশুর কে ডাকাই বেনসানা চুই গরম আলি নরম নরম সানা চুর গরম আহা সানা চুর গরম যে হে খাইছে সে হে ভাইছে সানা সুরের মজা হা হা সানা ধোকায় খাইছে কুকি খাইছে আরো খাইছে কে রে নানাই খাইছে নানি খাইছে আরো খাইছে কে রে ওরে যিনি খাইছে তিনি বাইছে সানা সুরের মজা হাসা দর্শক আপনারা দেখতেই পারলেন যে একজন স্মার্ট চানাচুর আলা উনি এতক্ষণ যাবৎ রিয়াজ স্বপ্নকে নিয়ে কি কয় উল্টা পুল্টা দর্শক দেখতেই পাচ্ছেন তো উনি আমরা যেটা শুনলাম যে রিয়াজ কি রিয়াজ কি জানো ভাই হালা আর সাপনুর আচ্ছা জুয়েল ভাই তো আপনি মোটামুটি সব মিলে কেমন আছেন ভালো আছেন না আচ্ছা এখন সর্বশেষ আমাকে একটা কথা কর আপনার মাথা এটা কি টুবি মানকি কি নাকি এই যে মাইকেল জ্যাকসন পরে আর আবার মাথায় দেখলাম যে আপনি র্যাবের কি র্যাবের কালা পোশাক র্যাবের কালা পোশাক এটা আর কি মনে করেন মাথায় তো অনেক কষ্ট নাই চুল নাই সেই কারণে চুল একটু হালকা মনে করেন আচ্ছা আচ্ছা দর্শক শ্রোতা এখানে অনেক দর্শনার্থী আছে আমরা ওনাদের মতামত জানবো যে আচ্ছা ভাই আপনারা যারা এখানকে আছেন ওনাকে কি আপনারা মোটামুটি কি চিনেন চিনেন উনি কত বছর ধরে চানাচুর বিক্রি করতেছে তিন বছর আচ্ছা ওনার চানাচুর কি আপনারা সবাই খান অনেক ভালো লাগে না অনেক সুস্বাদু আচ্ছা একটু একটু ও আপনি আবার নাচ জানেন নাকি আচ্ছা একটু নাচ দেখবো দর্শক শুধু আপনারা সাথে থাকেন একটু নাচ দেখবো Yes. যাই হোক দর্শক আপনারা অনেক দেখলেন এই চানাসুরালাকে আপনারা ভাইরাল করেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চানাচুরালার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আপনারা যারা এই মুহূর্তে ওনার ভিডিও দেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা সবুজ না আপনার নাম জুয়েল ভাই আপনার ভিডিও ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার কোনো মাধ্যম আছে কোনো মাধ্যম নাই আপনি ফোন চালান না ওইটাই তো মাধ্যম আচ্ছা আপনার সাথে যোগাযোগ করা করলে কেউ ফোন নাম্বার দিবেন আপনি আচ্ছা আচ্ছা দর্শক আমরা আগের ভিডিওর প্রথম কমেন্টে ডিসক্রিপশনে নাম্বারটি দিয়ে দিব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম